আলাইকুম welcome to touch Bangla TV তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডপ ফটোশপ ইনস্টল করতে হয় আর তা ওপেন করতে হয় তো সরাসরি ব্রাউজারে চলে যাই তো দেখেন এখানে অ্যাডপ ফটোশপ সেভেন এটাতে ক্লিক করব তারপর সেটা বাটনে ক্লিক করব অটোমেটিক হচ্ছে তো তারপর নেক্সট বাটন ক্লিক করবেন ওকে এখানে আপনি একটু তাই ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন তো আমি ইংলিশ ভাষা সিলেক্ট করছি তো এখানে নেক্সট বাটন ক্লিক তারপর এখানে অনেক কিছু ডিসক্রিপশন দেওয়া একটা ভিডিও তোলে তো যা তো আমি এখানে চায়না দিই এখন সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার পাবেন কোথায় তো সিরিয়াল নাম্বার জন্য আপনাকে যেতে হবে সফটওয়্যারে সফটওয়্যারে বলে আপনি করতে পারবেন যখন এখানে সিরিয়াল সিরিয়াল নাম্বার দেওয়া তো এখানে ক্লিক করবেন ক্লিক করে অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসবে এগুলোকে দেখেন এগুলো সিরিয়াল নাম্বার এগুলোকে কপি করে কপি করে একে একে এখানে বসাই দিবেন কপি তো আমি এখানে বসাই দিচ্ছি একে একে কপি করে আপনারা দেখেন কিভাবে কপি করতে হয় তো কপি হয়ে গেল এখানে সবটি পুরো হয়ে গেল তো এখন নেক্সট বাটন ক্লিক করলাম এখানে কনফার্ম হওয়ার জন্য আপনার এস চাপতে হবে তো এখানে নেক্সট বাটন ক্লিক করতে হবে আবার নেক্সট আবার নেক্সট তো বাজারটি ইনস্টল হচ্ছে তো দেখেন এখানে ডিসপ্লে ফটোশপ রেড ফাইল এখানে ক্লিক করলে ডিসপ্লেতে ফাইলটা চলে যাবে তো এখানে ফ্লিজ ফিনিশ বাটন ক্লিক করলাম তো অটোমেটিক ইনস্টল ইনস্টল হয়ে যাচ্ছে তো আমাদের ইনস্টল হয়ে গেছে তো দেখি এটা কীভাবে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে তো এখানে যদি ডিসক্রিপশন না থাকে হুম তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামে ক্লিক করতে হবে এখানে যে একটা ফটোশপ ইনস্টল হয়ে গেছে এখানে ক্লিক করতে হবে তো ইনস্টল হচ্ছে ওপেন হচ্ছে এই তো আমাদের ইনস্টল হয়ে গেছে এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে